হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে সেই ট্যাক্স ইনফরমেশনটা কিভাবে আপনারা পূরণ করবেন আপনাদের চ্যানেলের জন্য তো এটা হচ্ছে দু হাজার সালে এটার আপডেট ছিল যে আপনাদেরকে ইউএস ট্যাক্স ইনফোটা জমা দিতে হবে না হলে আপনাদের টোটাল ইনকাম থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট কেটে নেওয়া হবে তো আপনারা যদি ট্যাক্স ইনফরমেশন টিন সহকারে পূরণ করে দেন সেক্ষেত্রে আপনার শুধুমাত্র ইউএস এর যে ইনকামটা হবে সেখান থেকে টেন পার্সেন্ট কমিশন কেটে নেওয়া হবে ট্যাক্স কেটে নেওয়া হবে এরপর যদি আপনি ওই তিনটা ছাড়া দেন সেক্ষেত্রে জাস্ট ইউএস এর আর্নিং থেকে আপনাদের থার্টি বা তিরিশ পার্সেন্ট ইনকাম কেটে নেওয়া হবে জাস্ট ইউএস কান্ট্রির জন্য আর যদি জমা না দেন সেক্ষেত্রে টোয়েন্টি ফোর পার্সেন্ট আপনার অল ইনকাম থেকে কেটে নেওয়া হবে তো বর্তমানে এটা তখন কিন্তু একটা সময় দিছিল যে এই টাইমের মধ্যে করতে হবে বর্তমানে যেহেতু টাইম চলে গেছে তো এখন অ্যাডসেন্স খোলার সঙ্গে সঙ্গেই আপনার যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যায় তার কিছুক্ষণ পরেই বা তখন থেকেই আপনাকে বলে দেয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যত তাড়াতাড়ি করতে পারেন এটা তো এই ট্যাক্স ইনফর্মটা ইনফরমেশনটা কিভাবে এই টাইমে আপনারা পূরণ করবেন সেটি আজকে দেখাবো তো চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে তো বন্ধুরা আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের অ্যাডসেন্সে আসার পর এখানে দেখুন যে important check if additional tax information is required from you তো এটা দুই হাজার বাইশ সালে কীভাবে করবেন তো এখানে ম্যানেজ ট্যাক ইনফোতে ক্লিক করে দেবেন তাহলে পেমেন্ট ইনফো থেকে আসলেও পাবেন তো এটা দেখুন পেমেন্ট ইনফোতে আসার পর পেমেন্টে গিয়ে সেটিংয়ে গিয়ে ম্যানেজ ট্যাক্স ইনফোতে গেলেও চল পাবেন এটা আর এটা এখানেও থাকবে এই যে ইম্পর্ট্যান্ট এখান থেকেও আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করলে চলে আসবে তো এটা আসার পর আমাদেরকে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিতে হবে এরপরে স্টার্ট এরপর আপনাদের পাসওয়ার্ডটা হবে পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়া হলে আপনাদের এরকম আসবে তো আমরা ইন্ডিভিজুয়াল দিব যেহেতু এটা হচ্ছে আমরা কোনো বিজনেস না তো আমরা নেক্সট করব তো আর ইউ সিটিজেন অফ না আমরা ইউনাইটেড স্টেটেড সিটিজেন না তাই আমরা নো দিব এরপর নেক্সট করব তো এখানে দেখুন এটা হচ্ছে আপনাদের যদি পার্সোনাল বিজনেস না হয়ে থাকে তাহলে উপরেরটা দেবেন আর যদি বিজনেসের হয়ে থাকে তাহলে এর নিচেরটা তো আমরা যেহেতু বিজনেস করি না তাই বিজনেসের কিছু নাই তাই আমরা উপরেরটা দিয়ে স্টার ডাব্লিউ ফর্ম এটাতে ক্লিক করে দিলাম এরপর এখানে একটু লোড নেবে এটা স্বাভাবিক এখানে একটু লোড নেই ফর্মটা আসবে ফর্মটা আসার পর আপনাদের এখানে দেখুন যে এটা অপশনাল এটা না দিলেও চলবে কিন্তু এখানে নাম যেটা রয়েছে এটা আপনাদের অ্যাডসেন্সের নাম অনুযায়ী দেবেন এরপর কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব আমি এরপর দেখুন যে ফরের টিন এগুলি টিনগুলো নাম্বার টিন নাম্বার এটা যদি আপনার থাকে সেক্ষেত্রে টিন নাম্বার দেবেন তিন নাম্বার দিলে আপনার চো টোয়েন্টি ফোর পার্সেন্ট হয়ে যাবে না টেন পার্সেন্ট হয়ে যাবে ট্যাক্স ইন রেট আর আর যদি এটা না থাকে সেক্ষেত্রে থার্টি বা তিরিশ পার্সেন্ট তো আমার নাই তাই আমরা নেক্সট করে দিব এরপর দেখুন উপরের এই বক্সটাতে আমরা টিক চিহ্ন দিব এরপর স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিব এটা আমাদের অটোমেটিক নিয়ে নিছে আপনারা সুন্দর করে আপনাদের আইডি কার্ড অনুযায়ী দেবেন যেটা অ্যাডসেন্সে দিয়েছিলেন সেটা তো আপনাদের যদি বর্তমান বর্তমান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে আপনারা এটাতে ক্লিক করে দেবেন রাইট চিহ্ন দিয়ে নেক্সটে করে দেবেন আর যদি এক না হয়ে থাকে তাহলে আপনাকে নিজের অ্যাড্রেসটাও পূরণ করে দিতে হবে তো এরকম ট্যাক্সট রেডি আসার পর আমাদেরকে এখানে দিতে হবে নো আমরা রিডিউস করতে চাই না আর যদি আপনাদের টিন থাকে তাহলে ইএস দেবেন তো আমাদের যেহেতু টিন নাই টিন নাম্বার দিই নাই তাই আমরা নো দিব নেক্সট করবো এরপর এরপর দেখুন ডকুমেন্ট প্রিভিউ দেখাচ্ছে তো আমরা এটা আই কনফার্ম দিব এটা অটোমেট সবসময় ঠিকই থাকে আপনারা চাইলে এটাতে ক্লিক করে দেখে নিতে পারেন জিনিসটা তো আপনাদের এখানে যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেই ইনফরমেশনগুলোই এখানে থাকবে তো আমরা এটা রাইট চিহ্ন দিয়ে নেক্সট করে দিলাম এরপর সার্টিফিকেশনে দেখুন যে এটা কে সিগনেচার করতেছে তো এটা যে যার অ্যাডসেন্স সেই কিনা তো আমি যার অ্যাডসেন্স সেই দিয়ে করলাম তো এখানে অ্যাডসেন্সের নামটা দিলাম তারপর নেক্সট করলাম এরপর দেখুন এখানে যে আপনি কি ইউএসের সঙ্গে কোনো কাজ করছেন কি না তো আমরা নো আমরা এখন ইউএসের সাথে কোনো কাজ করি নাই এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিব এরপর দেখুন এখানে হচ্ছে আপনি কি এই অ্যাডসেন্স থেকে আগে কখনো টাকা বা পেমেন্ট উইড্র করছিলেন কি না তো আমি একবারও করি নাই তাই এটা দিলাম আর যদি আপনি একবারও কোনোবার করে থাকেন সেক্ষেত্রে দুই নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর দেখুন এটা হচ্ছে গো পেপারলেস তো এখানে যে ট্যাক্স রিপোর্ট রয়েছে এটা গুগল গো পেপারলেস এটাতে রিকমেন্ড করে তো আমরা এটাতেই রেখে নিচের এটাতে আই অ্যাকসেপ্ট পেপারলেস ডেলিভারি তো এটাতে ক্লিক চিহ্ন রাইট চিহ্ন দিয়ে আমরা নেক্সট করবো আর যদি আপনি চান মেলের মাধ্যমে তাহলে দ্বিতীয়টাতে ক্লিক করে দিতে পারেন তো মেলের মাধ্যমে না আমরা রিকমেন্ডেড যেটা আছে গুগলের তো গো পেপারলেসে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিব তো এখানে সাবমিটে ক্লিক করার পর একটু রিলোড নেবে রিলোড নেওয়ার পর দেখুন আপনাদের যেটা ম্যানেজ ট্যাক্স ইনপো রয়েছে এটাতে দেখুন যে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আমরা যে তারিখে দিছি এটা আর কে দিছে সেই নামটা এখানে শো করতেছে আর এখানে দেখুন আমাদের ফর্মে কিন্তু তিরিশ পার্সেন্ট করে রেট চলে এসেছে আর যদি আপনার এটা ফর্মটা পূরণ না করেন তাহলে আপনাদের সমস্ত ইনকাম থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট করে কেটে নেবে আর তিরিশ পার্সেন্ট যেটা এটা হচ্ছে জাস্ট ইউএসের যে ভিউয়ার্সটা রয়েছে সেখান থেকে তিরিশ পার্সেন্ট কাটবে যেহেতু আমার চ্যানেল থেকে কোনো ইউএসের ভিউয়ার্স নাই তাই তিরিশ পার্সেন্ট কাটলেও যায় আসে না না কাটলেও যায় আসে না তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি একটিও সমস্যা হয় বুঝতে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা ডিটেলসে আরও ডিটেলসে ভিডিও বানানোর ট্রাই করব আর এদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখতে পারেন এবং এদিকে দুটি চ্যানেল রয়েছে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এখনও আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হননি তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডিসকর্ড সার্ভারে জয়েন হবেন কেননা আমরা সেখানে প্রত্যেকদিন রাত্রের টাইমে আড্ডা দিই আপনি আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সেখানে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য